শাকগুলো মিহি করে আমার কাটা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা একটা কুচনো আলু দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো হলুদ আন্দাজ মতো নুন নুন হলুদ দিয়ে আলুটা ভালো মতো ভেজে নেবো আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচনো শাক শাকটা নেড়ে চেড়ে মিনিট পাঁচেক হতে দেব তার কারণ শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে শাকটা ভালো করে ভেজে নিচ্ছি বড়িটা ভেজে রেখে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম ভাজা বড়ির গুঁড়োগুলো শাক একটু কড়াতে নিচের দিকে লেগে গেলে চিন্তা করার কিছু নেই আমি খুন্তি দিয়ে এইভাবে একটু আলগা করে দিচ্ছি দেখতে হবে শাকে যেন কোনো জল না থেকে যায় তাহলে কিন্তু শাক ভাজাটা খেতে একদমই ভালো লাগবে না শাক ভাজা হবে একদম ঝুরঝুরে তবেই কিন্তু এই শাক ভাজা খেতে টেস্টি হবে